সুমন ডিজে পিয়াই নাইতাছে রে আমার পিয়াই নাইতাছে আমার দেখতে সুন্দর ডাগর ডাগর চোখ দিয়ে সবের জন্য পাগল হাজার হাজার লোক আমার হাইটা গেলে অঙ্গে উঠে ঢেউ